হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম ওয়ান এক্স বেটে ফুল ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন কিভাবে এবং দুই সালে ওয়ান এক্স বেট থেকে বোনাস নেবেন কিভাবে এই বিষয়গুলো আপনাদের মাঝে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে আসলাম সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবেন তো আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় আগে ক্লিয়ার করি ওয়ান এক্স বেড থেকে যদি আপনারা বোনাস নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই প্রোমো কোড ব্যবহার করেই বোনাস নিতে হবে তাছাড়া কিন্তু আপনারা ওয়ান এক্স বেড থেকে কোনো প্রকার কোনো বোনাস নিতে পারবেন না তো চলুন আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রোমো কোড শেয়ার করব যে প্রোমো কোড ব্যবহার করে আপনারা প্রত্যেক ডিপোজিটে বিগ একটি অ্যামাউন্ট বোনাস নিতে পারবেন তো কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের দেখাই খুব দ্রুত কিভাবে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন এবং ভেরিফাইড করবেন এবং কোন প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে আপনারা বোনাস নেবেন তো প্রথমে আপনারা ওয়ান এক্সবেট অ্যাপ্লিকেশানে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে আপনি অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশনের জন্য এখানে এই রেজিস্ট্রেশন বাটন দেখতে পাচ্ছেন এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন ইন ওয়ান ক্লিক নামের প্রথম অপশানটি এই এই অপশানটির মাধ্যমে আপনারা খুব দ্রুত এবং খুব সহজে অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করতে পারবেন তো ইন ওয়ান ক্লিক এই অপশানটিতে ক্লিক করবেন নতুন যে পেজ এই পেজে কান্ট্রি অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা বাংলাদেশি রেখে দিবেন দুই নম্বর অপশান কারেন্সি ঠিক আছে এটা হচ্ছে আপনারা কি যে যে অ্যামাউন্টে আপনি এখানে বেটিং করতে যাচ্ছেন। ঠিক আছে ওই অ্যামাউন্টটি এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে তো আপনি যদি এখানে বিডিটি রাখেন সেক্ষেত্রে বিডিটি অ্যামাউন্টেই কিন্তু আপনি বেটিং করতে পারবেন আর আপনার বিডিটি যদি আপনি ইচ্ছা করেন ইউএসডি করবেন সেটাও পারবেন ঠিক আছে এখান থেকে জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন বিডিটির সাইটে একটা অপশান তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নানান রকম অপশান তো এখান থেকে আপনি যদি ইউএসডিতে বেটিং করতে চান জাস্ট একটা ইউএসডি ক্লিক করবেন ইউএসডি সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে আশা করি এই বিষয়টা আপনাদের বুঝাইতে পারছি তারপর তিন নাম্বার অপশানে চলে আসবেন সিলেক্ট বোনাস স্পোর্ট স্পোর্টে রেখে দিবেন এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না ঠিক আছে তারপর চলে আসবেন চার নাম্বার অপশান সর্বোচ্চ টপ একটা বিষয় যেটা সেটা হচ্ছে এখানে প্রোমো কোড ছাড়া কিন্তু বোমা বোনাস নিতে পারতেছেন না তার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এখানে প্রোমো কোড ব্যবহার করতে হবে তো প্রোমো কোড এখানে দিয়ে দিবেন এখানে প্রোমো কোডটি বড় হাতে লিখবেন F C ninety nine eight eight অবশ্যই ভালো করে দেখেন এবং স্ক্রিনশট প্রয়োজনে দিয়ে রাখেন এই প্রমো কোডটি এখানে কিন্তু ব্যবহার করবেন নয়তো কিন্তু আপনারা অ্যাকাউন্টে বোনাস পাবেন না ঠিক আছে তারপর নিচে যে সিরিয়ালের তিনটা ঘর দেখতে পাচ্ছেন এই তিনটা ঘরে আপনারা ক্লিক করে দিবেন আর প্রমো কোডটি অবশ্যই স্ক্রিনে দেখা যাচ্ছে সো প্রমো কোডটি অবশ্যই ভুল না করে দিয়ে দিন দিয়ে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে তারপরে যে নিচের যে টিকমার বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে তো চলুন এখানে ক্লিক করে দেখা যাক কতক্ষণ সময় লাগে আমার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হইতে দেখুন এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে তো ওয়ান এক্স বেড থেকে আমার অ্যাকাউন্টের কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাকে দিয়েছে তো আপনারা আপনাদের অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই কিন্তু এই কপি অপশানে ক্লিক করে কপি করবেন মাঝে মাঝে কিন্তু কপি হয় না হ্যাঁ যার জন্য আপনারা চাইলে একটা স্ক্রিনশটও দিয়ে রাখতে পারেন এটা কিন্তু নেক্সটে তার পাবেন না সো মনে করে স্ক্রিনশটও একটা দিয়ে নেবেন তারপর দিন নেক্সট বাটনে ক্লিক করবেন এখান থেকে অ্যাকাউন্টে অটোমেটিক লগ হয়ে যাবে ঠিক আছে এটা অবশ্যই আপনারা অ্যাপস থেকে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন খুব সহজে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং ভেরিফাইডটিও খুব সহজে করতে পারবেন তো দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু লগ হয়ে গেছে হ্যাঁ তো এতক্ষণ আমি আপনাদের দেখালাম কিভাবে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করবেন কোন প্রোমো কোড ব্যবহার করে আশা করি এই বিষয়গুলো আপনারা সম্পূর্ণ ভালো করে বুঝতে পেরেছেন ঠিক আছে তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই ডিপোজিটের আগে ডিপোজিটের আগে অ্যাকাউন্টটি ভেরিফাইড করে দেবেন নয়তো কিন্তু আপনারা অ্যাকাউন্টে ডিপোজিট করলেও কোনো প্রকার কোনো বোনাস পাবেন না ঠিক আছে তো ওয়ান এক্স বেড অ্যাকাউন্টে বোনাস নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি আগে ভেরিফাইড করে নিতে হবে ডিপোজিটের আগেই ভেরিফাইড করে নিতে হবে তো আপনি অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে তারপর চলে আসবেন ভেরিফাইড করতে তো ভেরিফাইডের জন্য নিচে যে মেনু অপশানটি দেখতে পাচ্ছেন এই মেনু অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে উপরে একদম দেখুন সেটিংস নামের একটি অপশন আছে সেটিংস অপশনে ক্লিক করবেন তারপর একটু নিচে দেখতে পাবেন সিকিউরিটি সেটিংস নামের একটি অপশন তো এই সিকিউরিটি সেটিংস অপশনে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন যেগুলো আপনাকে ভেরিফাইড করতে বলতেছে তো আপনি চাইলে এখান থেকে এতগুলো অপশন ভেরিফাইড করবেন না হ্যাঁ আপনি জাস্ট দুইটা অপশন ভেরিফাইড করলে আপনার অ্যাকাউন্টে বোনাস পেয়ে যাবেন আপনি তো এই দুইটা অপশন হচ্ছে ফোন নাম্বার এবং পার্সোনাল প্রোফাইল এই দুইটা অপশন কিন্তু আপনার মাস্ট বি ভেরিফাইড করতে হবে হ্যাঁ তো প্রথম আপনি ফোন নাম্বার ভেরিফাইড করবেন তো প্রথমে ফোন নাম্বার অপশানে ক্লিক করবেন এখানে ফোন নাম্বার এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন একটি সচল নাম্বার দিয়ে দিবেন তারপর নিশ্চয় নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার নাম্বারে একটি কোড আসবে অল্প কিছু সময়ের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে কোড চলে আসবে ওই কোডটা এখানে দিয়ে অ্যাক্টিভ করে দিবেন আর যদি নেটওয়ার্কের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে নিচে আবার সময় গেলে দেখতে পাবেন রিসেন্ট বাটন রিসেন্ট বাটনে ক্লিক করবেন অবশ্যই দ্বিতীয়বারে কোডটি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন নাম্বারটি অবশ্যই আপনারা ভেরিফাই করে নেবেন আমার দুইটি সিমে দুইটি অ্যাকাউন্ট থাকার জন্য আমি আর নাম্বার ভেরিফাই করে দেখাইতে পারলাম না আপনারা কিন্তু অবশ্যই নাম্বারটি ভেরিফাই করে নেবেন এটা ছোট্ট একটা বিষয় তো আমি এখান থেকে ব্যাক চলে আসলাম তারপর আপনার যে বিষয় সেটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল এই দুই নাম্বার অপশন দুই নাম্বার বলতে সবার নিজের থেকে যে দুই নাম্বার অপশন দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল এই অপশনটি কিন্তু আপনাদের ভেরিফাইড করে নিতে হবে তো পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন এখানে আপনি আপনার আইডি কার্ড দিয়ে এই অপশনটি ভেরিফাইড করে নিতে হবে তো আপনারা আপনাদের আইডি কার্ডের ডকুমেন্ট দিয়ে এই অপশনটি ভেরিফাইড করে নেবেন আপনাদের আইডি কার্ড না থাকলে সমস্যা নেই আপনারা আপনাদের বাবা মা আত্মীয় স্বজন যে কোনো আইডি কার্ড ব্যবহার করতে পারেন আর একটি আইডি কার্ড ব্যবহার করে কিন্তু যতগুলো অ্যাকাউন্ট ইচ্ছা হ্যাঁ ততগুলো অ্যাকাউন্ট আপনারা ভেরিফাইড করতে পারবেন সমস্যা হবে না তো আপনারা আইডি কার্ড অনুযায়ী আপনাদের নাম দিয়ে দিবেন আপনারা আপনাদের নাম যেভাবে আইডি কার্ড দেওয়া থাকবে সেভাবে দিয়ে দিবেন সাপোজ আমার ফার্স্ট নেম এবং নামের আগের অংশটি দিয়ে দিলাম মানে ফার্স্ট নেম এই ঘরে আপনার নাম এবং নামের আগের অংশটি দিয়ে দিবেন ঠিক আছে আইডি কার্ডে যেভাবে থাকবে সেভাবেই দিবেন তারপর শিওর নেমে ক্লিক করে এখানে আপনার নামের যে শেষের অংশটি সেটা দিয়ে দিবেন তা আমি আমার নামের শেষের অংশটিও দিয়ে দিলাম তারপর মিডিল নেম অপশানটি ফাঁকায় রাখবেন চলে আসবেন একদম ডেট অফ বার্থ এই অপশানটিতে ডেট অফ বার্থে এসে এখানে আপনার জন্মসাল দিয়ে দিবেন আইডি কার্ড অনুযায়ী দিয়ে এখানে ওকেতে ক্লিক করবেন তারপর place of birth place of বার্থে ক্লিক করে এখানে আপনার জেলার নামটি লিখবেন আমি আমার জেলার নাম দিয়ে দেখাচ্ছি আপনারা আপনাদের জেলার নাম দিয়ে দিবেন তারপর রিজন অপশানে ক্লিক করবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন অবশ্যই ঠিকভাবে আপনারা কিন্তু আপনাদের আইডি কার্ডের ডকুমেন্ট এখানে দিয়ে দিবেন ঠিক আছে আইডি কার্ড অনুযায়ী সব কিছু দিয়ে দিবেন ভুল যেন না হয় তারপর সিটি অপশানে ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের বিভাগও দিতে পারেন অথবা ঢাকাও দিতে পারেন তো আমার বিভাগ কিন্তু রাজশাহী আমি ঢাকা দিয়েই দেখাচ্ছি ঠিক আছে আপনারাও ঢাকা দিতে পারেন সমস্যা নেই তারপর রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আবারও আপনারা আপনাদের জেলার নাম দিয়ে দিবেন হ্যাঁ তাহলে কি হলো আপনাদের place of birth and resident address এই দুইটা অপশানে কিন্তু আপনাদের জেলার নাম দিতে হচ্ছে তো দুইটা অপশানে আপনারা আপনাদের জেলার নাম দিবেন তারপর ডকুমেন্ট টাইপ ডকুমেন্ট টাইপে আপনারা ক্লিক করবেন এখানে আইডি ডকুমেন্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারেন সমস্যা নেই তো এখানে আমি আইডি ডকুমেন্ট দিয়ে দেখালাম আইডি ডকুমেন্ট সিলেক্ট করলাম দেন সিরিজ দেখতে পাচ্ছেন নেক্সট ঘর সিরিজে ক্লিক করবেন এখানে আপনারা ওয়ান লিখবেন হ্যাঁ তারপর আপনারা ডকুমেন্ট নাম্বার ডকুমেন্ট নাম্বারে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী আপনাদের আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন ঠিক আছে আইডি কার্ডের নাম্বারটি অবশ্যই ঠিকভাবে দিয়ে দিবেন তারপর date of issue date of ইস্যুতে ক্লিক করে আপনি আপনার আইডি কার্ডের একদম উল্টো পাশে নিচের দিকে দেখবেন প্রদানের তারিখ নামে একটি ডেট দেওয়া আছে ওইটা কি আপনার আইডি কার্ড কবে উত্তোলন করছেন ওই ডেটটা ঠিক আছে তো ওই ডেটটি এখানে দিয়ে দিয়ে ক্লিক করবেন সব কিছু ওকে তারপর ইস্যু বাই সবার নিচের যে অপশান ইস্যু বা এখানে ক্লিক করে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাঁ আমি যেভাবে লিখতেছি সেম টু সেম আপনারা এভাবে শর্টকাট লিখবেন লেখার পর আপনার আইডি কার্ডের সঙ্গে সব কিছু মেলায় দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচে এই টিকমার বাটন দেখতে পাচ্ছেন এই টিকমার বাটনে ক্লিক করবেন ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে তো দেখি টিকমার বাটনে ক্লিক করি যে কতক্ষণ সময় লাগে এই অপশনটি ভেরিফাইড হইতে দেখা যাক কতক্ষণ সময় লাগে তো দেখুন এটা কিন্তু অনেক দ্রুত হয়ে গেল দশ পনেরো সেকেন্ডের মধ্যে মেবি হয়ে গেছে এটা ভেরিফাইড হয়ে গেল তো এটা সাকসেসফুল দেখাইছে তো এখানে আমি ওকে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাকে বের করে দিবে আপনারা দেখতে পাবেন এই অপশানটি দেখুন এই অপশানের পার্সোনাল প্রোফাইল অপশানটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এভাবেই পার্সোনাল প্রোফাইল এবং ফোন নাম্বার এই দুইটা অপশানই ভেরিফাইড করে নেবেন এই দুইটা অপশান ভেরিফাইড করার পর আপনারা চলে যাবেন ব্যাকে যাওয়ার পর আপনারা এখান থেকে ডিপোজিট করে নেবেন ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্র টপ আপ অ্যাকাউন্ট মানে এখানে ডিপোজিট করতে গেলে টপ আপের মাধ্যমেই ডিপোজিট করতে করতে হবে হ্যাঁ তো আপনারা ওয়ান এক্স বেট রিলেটেড আরও যদি নতুন নতুন কোনো কন্টেন্ট চেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আমি আপনাদের সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব আর ওয়ান এক্স বেট রিলেটেড নতুন নতুন যদি কোনো কোনো বোনাস আছে অবশ্যই আপনারা আমার চ্যানেলে সবার আগে দেখতে পাবেন সেই ভিডিওটি তো চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যা পারেন করে দিবেন তো সাপোর্টটা অবশ্যই করবেন হ্যাঁ তো এটার জন্য আর কি তো আজকের জন্য এতটুকুই নেক্সট আবারও কন্টেন্ট নিয়ে আসবো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ